আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আসলাম একজন পেশেন্ট নিয়ে মিসেস জেসমিন আক্তার আছেন আমাদের সাথে তো উনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের থেকেই ট্রিটমেন্ট নিয়েছেন ইনশাল্লাহ যে সমস্যার জন্য এসেছিলেন সেই সমস্যা থেকে পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ হয়ে আজকে আপনাদের সাথে অনুষ্ঠানে আসলেন তো আমরা আজকে ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে ওনার কি সমস্যা ছিল বা কি সমস্যার জন্য এখানে আসছেন কি সমস্যার জন্য উনি ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট নিয়েছেন সেই সম্পর্কে আসলে আপনাদেরকে জানাবো তো আমার সাথে আছেন জেসমিন আক্তার চলুন ওনার সাথে আমরা পরিচয় হয়ে ওনার সাথে কথা বলে নিই জি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আপনার পরিচয়টা দিয়ে একটু কোথা থেকে আসছেন আমি জেসমিন আচ্ছা কোথা থেকে আসছেন থেকে নারায়ণগঞ্জ থেকে আসছেন হ্যাঁ আচ্ছা ম্যাম আপনি তো আমাদের এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ পদ্মাকে দেখিয়েছেন স্যারের আন্ডারে ভর্তিও ছিলেন ট্রিটমেন্টও নিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো ম্যাম আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে আপনার মূল সমস্যাটা কি ছিল আমার মূল সমস্যাটা ছিল কোমরে আজ আজ থেকে প্রায় বিশ বছর আগে আচ্ছা তখন থেকে অনেক ডাক্তার দেখেছি সব ডাক্তারই দেখাইছি কিন্তু কেউ একটা সমাধান দিতে পারেনি মানে সমস্যাটা আপনার কত বছর আগের থেকে 20 বছর প্রায় 20 বছর হ্যাঁ। তাহলে তো অনেক দিন হ্যাঁ আচ্ছা ম্যাম যখন আপনি আপনি তো বুঝতে পারেন নাই যে আপনার এই ধরনের সমস্যা হয়েছিল অর্থাৎ আমাদের ডক্টর মামুন শফিউল্লাহ প্রধান স্যার আপনি যখন আসছেন আপনাকে কিন্তু সমস্যার কথা অলরেডি বলে দিয়েছে যে আপনার হ্যাঁ। এই ধরনের সমস্যা ছিল হ্যাঁ, অর্থাৎ আপনার প্রেসক্রিপশনে লেখা আছে ফিএলআইডি পিএলআইডি এল থ্রি এল এর সমস্যা ছিল প্লাস হ্যাঁ। স্পন্ডালাইসিস ছিল অর্থিওআর্থ্রাইসিস ছিল এই সমস্যাটা কিন্তু আপনি আসলে বুঝতেন না প্রথমে যখন প্রাথমিক অবস্থা আপনার ব্যথাটা শুরু হচ্ছে তখন কিন্তু আসলে বুঝতেন না সকালে তো ঘুম থেকে আচ্ছা তো ম্যাম মানে আমি হ্যাঁ আমি সেখান থেকেই যাচ্ছি আচ্ছা। তো আপনার প্রথম থেকে যদি বলতেন যে আসলে প্রতিদিন চলাফেরার সময় বা জীবনযাত্রা আপনার কি সমস্যা হতো প্রতিদিন চলা মানে বসতে তো বসে তো চালাইতে বসে নামাজ পড়ি প্রায় আজকে অনেক বছর ধরে আচ্ছা, আচ্ছা। কিন্তু আর এখন ইদানিং দুই বছর ধরে আমি মানে বিছনা থেকে মনে করেন খাটের থেকে নাম নেই পাড়াইতে পারতাম না পায়ে ঘোরা যেতে অনেক ব্যথা হইতো হাঁটুতে সমস্যা হইতো সিঁড়ি বাইতে পারতাম না সমস্যা হইতো তো এই নিয়ে মানে আজকে আজ তিন মাস ধরে মানে ইউটিউবের থেকে মানে সমস্যাটা হচ্ছে দুই দশ বছর থেকে বিশ বছর আগের থেকে সমস্যাটা হচ্ছে এই অবস্থা কোমরের অবস্থা কিন্তু একটা পর্যায়ে একটা পর্যায়ে এসে হচ্ছে আপনি ইদানিং অর্থাৎ দুই তিন মাস আগে আপনি এমনটাই অসুস্থ হয়ে পড়েছেন যে আপনি শুইলে উঠতে পারতেছেন না হ্যাঁ, হাঁটলে বসে থাকতে হচ্ছে মানে একটু বেশি সমস্যা হচ্ছে সমস্যাই তো অনেক সমস্যাই তো বুঝতে পেরেছি ম্যাম তো সেই সমস্যার জন্য আপনি আমাদের ডক্টর মোহাম্মদ কথা থেকে দেখে দেখাইছেন হ্যাঁ আমি একটু জানতে চাইবো ম্যাম আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ কথা সম্পর্কে কিভাবে জানতে পারলেন আমি তো আমি আমার হাজব্যান্ড প্রায় ইউটিউবের চ্যানেল দেখতাম দেখার পরে দেখতাম স্যার এই ট্রিটমেন্টগুলো দিতেছে তখন দুইজনে একটা ডিসিশন নিলাম তারিখ আচ্ছা। অনুযায়ী মানে আপনি আমাদের সবগুলো ভিডিও দেখে পেশেন্টের হ্যাঁ। ভিডিওগুলো দেখে আপনি প্রায় দেখি যে একটা ছিল ইন্ডিয়া আচ্ছা। থেকে হ্যাঁ, হ্যাঁ। ওই মেমরারই দেখে মানে বেশি একটাই করছি আচ্ছা, যে উনিও তো অচল ছিল তাহলে ওখানে তো ভালো মতো চিকিৎসা হয় নাই তারপরে সাড়ে থেকে এসে তো চিকিৎসা হয়েছে আচ্ছা তার মানে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দিয়েছি ওখান থেকে দেখে আপনি হ্যাঁ, ডিসিশন ডিসিশন নিলেন যে আপনি অবশ্যই আমাদের স্যারকে দেখাবেন হ্যাঁ। তো আপনি তো অলরেডি অনেকজন ডক্টর দেখিয়েছেন প্রায় বিশ বছরের আগের হলে তো অনেক দিন অনেক দিন অনেক দিন সেক্ষেত্রে তো আপনার অনেকগুলো ডক্টর দেখিয়েছেন হ্যাঁ। তারপরে আরো অনেক ডাক্তার দেখাইছি আমি একটু জানতে চাইবো যে আপনি তো অনেকগুলো ডক্টর দেখিয়েছেন অনেকগুলো ডাক্তারের কাছে গিয়েছেন অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছেন তো ওই ডাক্তারগুলো আপনাকে কি বলেছে মানে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে বা কিভাবে কি করতে হবে এখানে এসে যে একটা ই স্যারে বলল যে আমি পড়ে গেছি কিন্তু এই জিনিসটা কেউ বলতে পারে নাই আমি যে পড়ে গেছি ব্যথাটা পাইছি একমাত্র স্যারই বলছে আচ্ছা আমি পড়ে গেছি কিন্তু পড়ছি তো বিশ বছর আগে আচ্ছা। মানে ওখান থেকেই শুরু আস্তে আস্তে আস্তে আস্তে এই পর্যন্ত যখন আমি আপনি এই ডক্টরগুলি দেখিয়েছেন আমাদের স্যার কাছে আসার আগে যে ডক্টরগুলি দেখিয়েছেন ওনাকে ওনারা তো আপনি তো ট্রিটমেন্ট অনেক দিনই নিয়েছেন হ্যাঁ। ওনাকে ওনারা কি বলেছে যে আপনাকে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে বা কি পরামর্শ দিয়েছে সেটা পরামর্শ বলতে দিত শুধু মানে মেডিসিন দিত আচ্ছা। আর একটু ব্যায়াম দিত ওই যতদিন ওষুধটা মেডিসিনটা খাইতাম ততদিন ভালো থাকতাম আবার যে সেই হয়ে যেতাম যে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি যতজন ডক্টরের কাছেই গিয়েছেন ওনারা কিছু ওষুধ লিখে দিত হ্যাঁ। আপনাকে যতদিন খাইতেন ততদিন ভালো থাকতেন বলে দিলে আবার পুনরায় ব্যথাটা হ্যাঁ, শুরু হচ্ছে কিন্তু আপনি প্রপার কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনি যখন ডক্টর শফিউল্লাহ কদম স্যারের ভিডিওগুলি দেখেছেন তখন আপনি আসলেন স্যারকে দেখাইলেন হ্যাঁ। স্যারকে দেখানোর পর স্যার আপনাকে কি বললো একটু জানতে চাইবো স্যার বললো যে মানে পনেরো দিনের সময় নিছে যে আচ্ছা। পনেরো দিন থাকতে হবে তো থাকলাম ইনশাল্লাহ এখন তো সব দিকে সুস্থ আচ্ছা ম্যাম আমি আর একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি তো পনেরো দিন থেকেছেন স্যার আপনাকে পনেরো দিন থাকার কথা বলেছে আপনি পনেরো দিন থেকেছেন হ্যাঁ। তো আজ থেকে বিশ বছর আগে বা দশ বছর আগে বা ছয় মাস আগে আপনি যতটুকু অসুস্থতা ভুগতেছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তার মানে আমি বিশ বছর আগে যে পড়ার আগে যেমন ছিলাম মানে আমার শরীরটা এখন মনে হতে আমি সম্পূর্ণ সুস্থ আমার কি আচ্ছা। এতটুকু মানে ব্যথা নেই শরীরে কিন্তু দুই দিন ধরে তো আমি তো সম্পূর্ণ সুস্থ আমার সিঁড়িতে ওঠানামা করি আচ্ছা। এও লিপ্টে উঠি না মানে আগে আপনি যেরকম জীবনযাত্রায় চলাফেরা হ্যাঁ, চলা যেরকম অস্বস্তি মনে হতো এখন লাগে এখন সেটা হচ্ছে না একদম মানে এখন বলতে পারবো যে হান্ড্রেড পার্সেন্ট আপনি সুস্থ হয়ে গিয়েছেন হ্যাঁ। তো ম্যাম আপনি তো আমাদের এখানে ডক্টর সফল প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন সুস্থ হয়েছেন সেই দশ বছর আগে যেরকম অবস্থা ছিল এখন কিন্তু সেই অবস্থাটা নেই এখন কিন্তু আপনি পুরোপুরি সুস্থ তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে আপনার কতটুকু ধারণা স্যার মানে, মানে দর্শকের উদ্দেশ্যে উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলি মানে শফিউল্লাহ স্যার মানে সে একটা এমন একজন মানুষ মানে তার কাছে আসলে এমনি মানুষ ভালো হয়ে যায় ভালো হয় তারপর তার একটা যে একটা আগ্রহ আছে রুগীদের প্রতি আচ্ছা। যে কিভাবে ভালো হবে ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে মানে আচ্ছা। নিজের মন থেকে তিনি সব কিছু করেন আচ্ছা ম্যাম আপনি তো আমাদের মূল ট্রিটমেন্ট তো ফিজিওথেরাপি সেটা আপনি অলরেডি জানেন হ্যাঁ। আমরা তো ফিজিওথেরাপির মাধ্যমে এখানকার সবাই এখানকার সবাই ভালো স্যার থেকে আচ্ছা। শুরু করে স্টাফ যত নার্স আয়া সবাই ভালো তাদের সব একটাই আছে মানে রোগীদের প্রতি সব সময় খেয়াল রাখা আচ্ছা দর্শক শুনতেই পেলেন আমি প্রশ্ন করার আগে কিন্তু ম্যাম বলে দিচ্ছে যে আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের স্টাফের ব্যবস্থা আমাদের স্টাফ যেভাবে কেয়ার করছে ওনা ওনাকে বা আমাদের ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা উনি ওই ট্রিটমেন্ট থেকে উনি সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের প্রতি অনেকটাই ইন্সপায়ার হয়ে গেছেন যে আমাদের ট্রিটমেন্ট এমনটাই অত্যাধুনিক যেটা মানে না বললেই নয় উনি আসলে আমি প্রশ্ন করার আগেই উনি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন তো ম্যাম আমি আরেকটু জানতে চাইবো আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম আপনার যেই দেখাশোনা তারপর হচ্ছে আমাদের যেই প্রযুক্তিগুলো আমরা ট্রিটমেন্ট তো ফিজিওথেরাপির মাধ্যমে দিয়ে আমাদের মেশিনগুলো কিন্তু ফিজিওথেরাপির মতো সিস্টেমের জন্য আমাদের কিন্তু বেস্ট একটা টেকনোলজি আমরা এখানে কাছে মনে হয় এগুলো মানে সব উন্নত আর সব এখানকার যত কিছু আছে সবই ভালো আচ্ছা মানে এইগুলো আমার বাসায় বোঝানোর কোনো ক্ষমতা এখন আমার নাই আচ্ছা ম্যাম তাহলে বা আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো তো ম্যাম আমি একটু বলতে চাইবো যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ম্যাম আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি আমার মতন যারা আছেন এখানে আমার চেয়েও খারাপ লোক আছে আচ্ছা। তারাও এখানে এসে সুস্থ হয়েছে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের বলছি যদি সুস্থ থাকতে চান এখানে আসেন সবার চিকিৎসা নেন সুস্থ জীবন সবাই কামনা করেন জি দর্শক শুনতে পেলেন ওনার মুখ থেকে উনি নিজের ভাষায় আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছেন যে আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছে ট্রিটমেন্ট নেওয়াতে ইনশাল্লাহ ওনাকে যতদিন বুড়ে থাকার কথা বলেছে ততদিন থেকে ইনশাল্লাহ অনেকটাই টোটালি আমরা হান্ড্রেড পারসেন্ট দৌড়লেও পারি উনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছেন তো আমি শুধু এতটুকুই বলবো আমি মিসেস জাসমিন আক্তারের কথা থেকেই বলছি সেটা হচ্ছে আপনারা যেখানে গেলে একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট পাবেন যেখানে গেলে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে আপনারা যাবেন সেখান থেকে ট্রিটমেন্ট নেবেন সেখান থেকে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ সেই দোয়াটা আমি করব আর করে থাকি সব সময় সব পেশেন্টকেই বলি যে আপনারা আপনারা আমাদের হসপিটাল আসতে হবে না আপনি যেখানে গেলে একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন যেখানে গেলে একদম আপনার রোগটা নির্ণয় করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট সেখানে যাবেন সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন